ভগবান অনেক দিন পরে অনেক আশা করিয়া ওই নাতিনিটা গিয়া ওইতে নাতিনিতে এখনো আসে না নাতিনিতে নিয়ে মই যাচ্ছ ওই পাড়ায় শিক্ষালয় কিন্তু নাতিনিটা এখনো আসে না কখন গেলা আসবে নাতনি নাতনি ও নাতনি চ চ লকডাউনের দুই বছর পর আমরা এলাকা গুলো চ এতে অনেক দেরি হয়ে গেল তো এখন আমরা যাচ্ছি তো তো ওইঠে আমার বিয়ানিটার বাড়ি দেখা যাক বড় তো একটা নাতনি আছে ওই নাতনিতে নিয়ে আসেছে কিনা না তাকে দেখা যাক পিয়ানি পিয়ানি পিয়ানির সঙ্গে কোথায় কইবার গেলে কি কোনো আটকেল গেলে ব্যাপার আছে ওই এখন যাচ্ছে মোর গাফিলিতে নিয়ে দুই বছর পরে লকডাউনে মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে ওই পাড়ায় শিক্ষালয় খুলিল তো কথাগুলো মুখত আসে আসে না এই পাড়ায় পাঠশালা হ্যাঁ, 아래 손 모자 좀 연연 걷자 손으로 가까운 되는 거. 들리요 શ્રી કૃષ્ણ આ ભોગે મળતો નથી